নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দুপুরে খাব আলু ভর্তা ডাটা শাক ভাজা আর ডিমের আমলেট আর কাঁঠালের ইঁচড়ের সবজি তাহলে খাওয়া দাওয়া শুরু করছি আর বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে খাওয়া দাওয়া শুরু করি এবার আমি আলু ভর্তা খাবো আলু ভর্তার নাম শুনলে জিভে জল এসে যায় এবার আমি খাবো ডাটা শাক এখন বর্ষার সময় ডাটা শাকটা অনেক পাওয়া যায় খেতে ভালো লাগে এবার আমি খাবো কাঁঠালের সবজি এখানে ঠান্ডা এলাকা বলে কাঁঠালের সবজি আর পাকা আম এগুলো দেরি করেই হয় আর কলকাতা গরমের জন্য একটু জলদি এসে যায়